একজন ব্যক্তি বিয়ের আগে কন্যাকে দেখেই পছন্দ করে ফেলে আর তাড়াহুড়া করে বিয়ে করে নেয় প্রথমে তো কয়েক মাস ভালোই কাটলো তারা খুবই সুখী কিন্তু ঘটনাটা ঘটলো দু বছর পর তারা যখন দুজনে বাচ্চা নেওয়ার চেষ্টা করছে কিন্তু পারছে না এ নিয়ে ডাক্তারের পরামর্শ নিয়ে দেখা গেল মেয়েটি বাচ্চা নিতে অপারক এ নিয়ে পরিবারের সবসময় অশান্তি লেগেই থাকতো একসময় তার ডিভোর্স নিয়ে নেয় এবং অন্য একজন ব্যক্তি কন্যা দেখে আসার পর পছন্দ হয়েছে কিন্তু সে চালাকি করে তার বন্ধুর মাধ্যমে কনের কিছু টেস্ট করানোর কথা বলে এবং রিপোর্ট সে পার্সোনালি দেখে নিল কিন্তু সে বুঝতে পারলো সে মেয়েটির ইন্টারনালি কিছু প্রবলেম আছে তাকে ডাক্তার জানালেন তাই সে বাহানা করে বিয়েটি ক্যান্সেল করে দেয় এবং অন্য জায়গায় বিয়ে করে এখনকার সমাজ অনেক এগিয়ে বাবা মায়ের প্রজন্মের মহত্ব না বুঝলেও আজকালকার আধুনিক ছেলে মেয়ে কিন্তু এর গুরুত্ব বোঝে বিয়ে করে আফসোস করার চেয়ে পাত্রপাত্রীর স্বাস্থ্য কেমন সেটাও খতিয়ে দেখে নিতে হয় এক্ষেত্রে পাত্রপাত্রীর বাড়ির লোকের তৎপরতাও প্রয়োজন মানুষের মধ্যে সমস্যা থাকতেই পারে সো আজকের ভিডিওতে বিয়ের আগে পাত্রপাত্রীকে কি কি মেডিকেল টেস্ট করানো উচিত কি কি বিষয়ে জেনে নেওয়া উচিত বা একে অন্যের কোন কোন মেডিকেল রিপোর্ট চেক করা অত্যন্ত জরুরি তা নিয়ে ডিটেইলে আলোচনা করব তাহলে চলুন শুরু করা যাক নাম্বার ওয়ান যৌন সংক্রমণ আছে কিনা অর্থাৎ সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ টিডি এখনকার ছেলেমেয়েরা যৌন ক্রিয়ার ব্যাপারে অনেকটাই এগিয়ে বিয়ের আগে অনেক রকম অভিজ্ঞতা হয়ে যায় তাদের শুধু তাই নয় বেশিরভাগ ছেলে মেয়েরই একাধিক সঙ্গীর সাথে লিপ্ত হওয়ার অভিজ্ঞতা আছে ফলে কার শরীরে কোন সংক্রমণ আছে কেউ তা যাচাই করে দেখে না এদিকে যথাযথ সময় বিয়েটা করে নেয় ফলত পাত্রপাত্রী এইচআইভি গনুরিয়া সিফিলিসের মতো যৌন রোগে আক্রান্ত কিনা তা বলা কঠিন তাছাড়া কেউ এ নিয়ে মুখ খোলে না একমাত্র মেডিকেল টেস্ট করালেই গোপন সংক্রমণ ধরা পড়তে পারে সো বিয়ের আগে প্রথমেই আপনার উচিত যৌন সংক্রমণ আছে কিনা তার টেস্ট রিপোর্ট দেখে নেয়া নাম্বার টু শুক্রাণু পরীক্ষা বিয়ের পর সব দম্পতি সন্তান নিতে চান কিন্তু অনেক সময় সন্তান ধারণের অসুবিধা সম্মুখীন হতে হয় স্বামী স্ত্রীকে এর কারণ হতে পারে স্বামী স্ত্রী দুজনেই স্ত্রীর শরীর অনেক সময় সন্তান ধারণের উপযুক্ত পরিস্থিতিতে থাকে না বলে সন্তান আসে না কিন্তু সেটা আগে থেকে জানা যায় না তবে পুরুষের অক্ষমতা কিন্তু মালুম হয় শুক্রাণু পরীক্ষা করালেই নাম্বার থ্রি ব্লাড গ্রুপ জেনে নেয়া পাত্রপাত্রীর ব্লাড গ্রুপ জানা খুবই জরুরি কারণ নেগেটিভ ও পজিটিভ ব্লাড গ্রুপের নারী পুরুষের বিয়ে হলে পরবর্তীকালে সন্তান ধারণে করতে পারে বিপত্তি তবে এই সংখ্যাটি দেখা দেয় দ্বিতীয় সন্তান প্রসবের ক্ষেত্রে অনেক সময় গর্ভেই সন্তান মারা যায় কিংবা জন্মের পর তার মারাত্মক রকম জন্ডিস হয় যদিও আধুনিক চিকিৎসা ব্যবস্থায় এর রোধ করার পদ্ধতি আছে সন্তান জন্মানোর সময় মায়ের শরীরে অ্যান্টিবডি ইঞ্জেকশন দিলে ক্ষতির সম্ভাবনাটা অনেকটা কমে যায় নাম্বার ফোর মানসিক রোগ পরীক্ষা সাধারণ মেডিকেল পরীক্ষায় সাইকোলজিক্যাল সমস্যা ধরা পড়ে না কিন্তু সত্যি বলতে কি কোনো ব্যক্তিকে বিয়ে করার আগে সে স্বাভাবিক কিনা তা জানা খুবই জরুরি অর্থাৎ দেখা দরকার তার কোনো মানসিক সমস্যা আছে কিনা এটি খতিয়ে দেখার জন্য পাত্রপাত্রীর আচরণ ব্যবহার লক্ষ্য করতে হবে পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব ও অফিসের লোকজনের থেকে খোঁজ খবর নিতে হবে বিয়ের সময় পাত্রপাত্রীর বাড়ির লোকেরা তাদের ছেলে মেয়ে সম্পর্কে কোনো খারাপ কথা বলে না কিন্তু বিয়ের পর ধরা পড়ে আসল রূপ সুতরাং পাত্রপাত্রীর মানসিক সমস্যা আছে কিনা সেটা দেখা খুবই জরুরি প্রয়োজনে সাইকোলজিস্টের সাথে কথা বলতে পারে সো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে এবং ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয় তাহলে ভিডিওটিতে একটি লাইক দিতে পারেন এবং পছন্দ না হলে ডিসলাইক দিতে পারেন কোনো সমস্যা নেই দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ